বিটিসির বর্তমান পরিস্থিতি যদি আমরা বাইন্যান্সে একটু দেখি দেখতে পাচ্ছেন যে বাইন্যান্সে আমি বিটিসির ট্রেডিং চার্ট ওপেন করে রেখেছি যেখানে বিটিসি বি ইউএসডি পেয়ারের ট্রেডিং হচ্ছে এখানে গত চব্বিশ ঘন্টায় BTC one point twenty three percent down আছে আপনারা যারা আজকে দেখেছিলেন কিছুক্ষণ আগে দুই চার পাঁচ ঘন্টা আগে তখন কিন্তু বিটিসি একটু আপ হয়েছিল এখানে প্রায় টোয়েন্টি কের কাছাকাছি টোয়েন্টি কে ক্রস করে গিয়েছিল বিটিসি সেখান থেকে বর্তমানে আবারও ডাউনে আছে আমরা গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি BTC up down up down করছে এবং যদি দীর্ঘ সময়ের কথা বলা হয় তাহলে দীর্ঘ সময়ে বিটিসি খুব করুণ পর্যায়ে চলে এসেছে এই বিটিসির জন্য যেহেতু এটা ফাদার কয়েন বিটিসির জন্য টোটাল ক্রিপ্টো মার্কেট কিন্তু একটা প্যান্ডামিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে খুব খারাপ সময় ফেস করছে ক্রিপ্টো মার্কেট তবে এটা এমন কিছু না ক্রিপ্টো মার্কেট এরকম ঘটেই থাকে এবার একটু বেশি সময় ধরে ঘটলেও এইরকম ঘটনা যে ঘটে না ক্রিপ্টো মার্কেটে সেটা কিন্তু নয় বিটিসির বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতিতে বিটিসি এখনই আগের জায়গায় পৌঁছানোর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই তবুও আমি বিটিসি নিয়ে রিসার্চ করছি আর আমি যেটা রিসার্চ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন বিটিসির ট্রেড যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন বিটিসি হিউজ পরিমাণ সেল হচ্ছে এখানে ট্রেডিং ডাটা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো গত চব্বিশ ঘন্টায় লার্জ বাই হয়েছে thirteen point sixty two percent large sell হয়েছে thirteen point twelve percent medium buy হয়েছে twenty one point seventeen percent medium sell হয়েছে twenty one point seventy three percent small buy হয়েছে fifteen point thirty percent small sell হয়েছে fifteen point twenty two percent overall sell কিন্তু বেশি এই মুহূর্তে এমন কোনো ফান্ডামেন্টাল নিউজ মার্কেটে নেই যেটার জন্য বিটিসি হুট করে পাম্প করে আগের জায়গায় চলে যেতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা দেখব কিছুটা আমি আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস করে শেয়ার করার চেষ্টা করব বিটিসির বর্তমান অবস্থা তার আগে আমরা একটু ঘুরে আসব কয়েন মার্কেট ক্যাপ বিটিসি সম্পর্কে কি বলছে দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপে বর্তমানে বিটিসি গত চব্বিশ ঘন্টায় ডাউন দেখাচ্ছে one point twenty five percent একটু আগেই থার্টি ফোর পার্সেন্ট ছিল আপনারা দেখেছে দেখেছেন এবং এখন ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ ডাউনে আছে বিটিসি যদি আমরা একটু এটার চার্টের দিকে খেয়াল করি চার্ট কিন্তু মোটামুটি এই মুহূর্তে রেড হয়ে আছে কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে আমি যেটা একটু আগে বলছিলাম তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আগে বিটিসি কিন্তু এখানে চার্টে কিন্তু বেশ সবুজ হয়েছিল বর্তমানে এটা লাল এখন ট্রেড করছে অর্থাৎ এখন প্রাইস ডাউনের দিকে যাচ্ছে এখানে যদি আমরা একটু ট্রেডিং ভলিউম দেখি গত চব্বিশ ঘন্টায় গত চব্বিশ ঘন্টায় ট্রেডিং ভলিউম কিন্তু বেড়েছে অর্থাৎ ইনভেস্টমেন্ট এসেছে twenty two point ninety seven percent গত চব্বিশ ঘন্টায় মার্কেট ক্যাপ এখানে মাইনাস হয়েছে one point forty eight percent fully diluted market cap এখানে মাইনাস হয়েছে one point forty eight percent overall বিটিসির পরিস্থিতি বর্তমানে কিন্তু ভালো নয় কোনো ফান্ডামেন্টাল তেমন নিউজও নেই খুব বড় ধরনের কোনো নিউজ না আসলে এখানে বিটিসি এখনই পাম্প করার কোনো সুযোগ দেখা যাচ্ছে না বিটিসি বরং ডাউনের দিকে আসার একটা সম্ভাবনা আছে ডাউনের দিকে আসলে বিটিসি কততে আসতে পারে সেটা আমরা দেখব টেকনিক্যাল অ্যানালাইসিসে সাপোর্ট লেভেলটা দেখতে পাচ্ছেন এই সাপোর্ট লেভেল পর্যন্ত বিটিসি ঘোরাঘুরি করছে নিচে আসলে এই পর্যন্ত আসছে আঠারো কের কাছাকাছি এখানে বিটিসি কিন্তু ঘোরাঘুরি করছে এবং উপরে গেলে উপরে যে রেস্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এই রেস্ট্যান্ড পর্যন্তই বিটিসি ঘোরাঘুরি করছে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে বিটিসি বর্তমানে ট্রেড করছে এই ট্রায়াঙ্গেলটা ব্রেক যদি কোনোভাবে করে যায় এবং রেস্টেন্টটা যদি কোনোভাবে পার করতে পারে তাহলে বিটিসি বেশ ভালো একটা হাইপ মার্কেটে দেখাবে আবার যদি এই যে সাপোর্ট লেভেলটাই সাপোর্ট লেভেলটা ভেঙে যায় সাপোর্ট লেভেলটা ব্রেক করে নিচে চলে আসে তাহলে বিটিসি ফিফটিন কের দিকে যেতে এখানে আরেকটা সুখবর হচ্ছে যদিও এই সুখবরটা এখনই কোনো কাজে আসবে না ভবিষ্যতে কাজে আসবে বিটকয়েন মাইনিং হতে কিন্তু আর মাত্র দুই মিলিয়ন কয়েন বাকি আছে এই দুই মিলিয়ন কয়েন মাইনিং হয়ে যাওয়ার পরে বিটিসি যখন আর মাইনিং হবে না তখন কিন্তু বিটিসি একটা স্টাবেল পর্যায়ে চলে আসবে তাই আপনারা চাইলে বিটিসি কিনে রাখতে চান তারা কিছু কিছু এখানে ইনভেস্ট করে রাখতে পারেন কারণ যখন স্টাবেল পর্যায়ে চলে আসবে তখন একটা প্রাইস খুব একটা আপ ডাউন করবে না এই মুহূর্তে বিটিসির প্রাইস খুব নিচে আছে আপনারা চাইলে এটাকে এখন কিনে রাখতে পারেন এই বিটিসির মাইনিং শেষ হওয়ার আগে আগে বিটিসি খুব ভালো একটা পাম্প দেবে তো এই হচ্ছে মোটামুটি বিটকয়েন নিয়ে আমার চিন্তা ভাবনা বিটকয়েন নিয়ে আপনার চিন্তা কি বিটকয়েন কি খুব তাড়াতাড়ি ভালো পাম্প দিতে পারে ভালো প্রাইসে যেতে পারে নাকি আবার নিচের দিকে যেতে পারে আপনার কি মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন